আসসালামু আলাইকুম আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে কথাগুলি শুনলে আপনার অনেক খারাপ লাগবে এবং ভালোও লাগবে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই বুড়ো বৃদ্ধ বয়সের ছবিটা এই মানুষটি তার ছেলের বউকে খুন করেছে আমি আবারও বলছি তার ছেলের বউকে মানে তার পুত্রবধূকে সে খুন করেছে কেন করেছে জানেন ছেলের বউয়ের বাপের বাড়ি থেকে ইফতারি নিয়ে আসে নাই এবং আনতে দেরি হয়েছিল এই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে ছেলের বউয়ের সাথে এক প্রকারের ঝগড়াঝাটি হয় এক পর্যায়ে মনে হয় কোনো কিছু দিয়ে বাড়ি দিয়েছে না হয়তো হয়তো গলা টিপে ধরেছে এরকম কিছু হতে পারে পুরো বিষয়টা আসলে আমি ক্লিয়ার না এখনও তো এই ঘটনাটি ঘটেছে আপনার সন্দীপ চট্টগ্রাম সন্দীপ তালতলি বাজারের পার্শ্ববর্তী এলাকায় আর এই ছবিটা আমি নিয়েছি একটা সন্দীপের একটা নিউজ চ্যানেল থেকে তো এই বিস্তারিত পরে আসছে নেক্সট টাইমে আবার ভিডিও দিব তো চিন্তা করেন একজন বৃদ্ধ বয়সের মানুষ তার ছেলের বউকে খুন করেছে ইফতারি ছেলের বউয়ের বাপের বাড়ি থেকে ইফতারি না দেওয়ার কারণে দেরি হয়েছে এই কারণে মানে একটু চিন্তা করেন মানুষের বিবেকবোধ মানুষের আত্মসম্মান মানে কোথায় চলে গিয়েছে মানুষ আর আমি দেখেছি আপনার এইট্টি পারসেন্ট ছেলের মারা এইট্টি পারসেন্ট ছেলের পরিবার বিবাহ করা ছেলেকে বিবাহ করানোর পরে তার ছেলের বউয়ের বাবের বাড়ি থেকে মানে এগুলা দেয় না সেগুলা দেয় না এই দেয় না সেই দেয় না মানে এই সমস্ত খোটা খাটি বিষয় নিয়ে ছোটোখাটো বিষয় নিয়ে সামান্য খানার বিষয় নিয়ে সামান্য খানার বিষয় নিয়ে মারামারি কাটাকাটি আত্মীয় স্বজনের মুখে কালাকালি একটা ছেলে মেয়েকে বিবাহ দেওয়ার পরে বেশ কিছু পরিবার আত্মীয়তার বন্ধন থাকে না কারণ হচ্ছে কি জানেন শুধুমাত্র খানা নিয়ে অথচ যেই খানা আমরা প্রতিদিন খাই যেই খানা আমরা অপচয় করি সেই খানা নিয়ে এই আত্মীয় স্বজনের মুখে মুখ মালিন্য কালা মুখে কালাকালি হয় ঝগড়া বিবাদ হয় এই এই দেয় নাই সেই দেয় নাই মানে একটা ছেলে জন্ম দেওয়ার পরে তাকে বিবাহ করাইছে একটা ছেলের বউ লাগবে বিবাহ করাইছে আর এগুলা নিয়ে যদি বাবার বাড়ি থেকে এই দেয় না একটা মেয়েকে বিবাহ করার পরে যদি শুধু সারাদিন প্রতি বছর যদি শুধু মেয়ের বাবার বাড়ি থেকে শুধু ইফতারি দাও কোরবানির সময় গরু দাও ছাগল দাও এই দাও সেই দাও প্রতি বছর যদি প্রতি মাসে যদি ওর পিছনে শুধু দিতেই হয় তাহলে আর বিয়ে দিয়েই বা কী লাভ গড়ে রেখে তো খাওয়ানো যায় একটা বাবা তো একটা ছেলে মেয়েকে যতদিন ইচ্ছা বাবার যতদিন বাঁচে ততদিনই খাওয়াইতে পারে খাওয়ানোর চেষ্টা করে তাই না আসলে আমরা অনেক মানুষ রয়েছি অনেক মানুষ দেখেছি ছেলেকে বিবাহ করানোর পরে তার ছেলের বউয়ের বাড়ি থেকে বউয়ের বাড়ির খানা ফিনা এগুলোর প্রতি খুব লোভ লোভ সামলাতে পারে না খুব লোভ মানে অতিরিক্ত লোভ থাকে এই লোভের কারণে আপনার মারামারি কাটাকাটি মার্ডার হয় ছেলের বউকে মেরে ফেলা হয় বিভিন্ন কিছু শোনা যায় হ্যাঁ তবে আসলে এরা মানুষ না মানুষ নামে জানোয়ার হ্যাঁ সবার ছেলে মেয়ে আছে সবার মেয়ে আছে একটা মেয়েকে আমি বিবাহ করে আনতেছি আমার বাসায় আরেকজনকে আমার মেয়েকে আবার বিবাহ দিতে হবে আমার বোনকে বিবাহ দিতে হবে বিবাহ সাদীটা জনম জনম করে হয়ে আসছে এটা চলবে তবে এখানে ইসলামিক আমরা মানুষ মুসলমান ঠিক আছে তবে ইসলামের আদর্শ মেনে কতজন মানুষই বিবাহ করি কতজন মানুষ বিবাহ করে কতজন মানুষ ইসলামের আইন কানুন মানে শুধু নামে মুসলমান আমি নামাজ পড়ি আমি দাঁড়িয়ে রেখেছি নামাজ পড়তেছি আমি হকালভাবে চলি আমি এই করব সেই করব ওদের ভিতরে দেখবেন ওরা ফর ফরের খানার প্রতি লোভ বেশি যেমন কি আমি বলি আমার পরিবারের আমার বোন বিবাহ দেওয়ার পরে সামান্য দশ বিশ জনের ভাত কম দেওয়া হয়েছিল মেয়ে যাওয়ার সময় ভাত দেওয়া হয় ওই যাওয়ার সময় ভাত কম দেওয়া হয়েছিল যে এটার কারণেও কিন্তু আমার সাথে এখন বর্তমান পর্যন্ত বিবাহ হওয়ার পর থেকে আমার বোনের শ্বশুরবাড়ি কারোর সাথে আমার সাথে ভালো রিলেশন নাই কোনো যোগাযোগ নাই আমি নিজের ইচ্ছেও করি না কারণ আমি নিজেই তখন মানে আমার খারাপ লাগছে যে আসলে ওরা তো লুবি সামান্য ভাত খানা নিয়ে যদি একজন মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় দূরত্ব বেড়ে যায় এই সমস্ত মানুষের সাথে সম্পর্ক না রাখাই সবচেয়ে বেটার আসলে মেয়েরা পৃথিবীতে জন্ম নেওয়াটাই একটা পাপ আমার চোখে আমি অনেক মানুষকে দেখেছি অনেক মেয়েকে দেখেছি নির্যাতনের শিকার শুধুমাত্র বাবার বাড়ি থেকে কাপড় দেয় নাই ইফতারি দেয় নাই খানা দেয় নাই ভালো খানা দেয় নাই পোঁচা খানা দিয়েছে নর্মাল কাপড় দিয়েছে আর ছেলেও ছেলেগুলাও কেমন ওই মেয়ের বরটাও কেমন ওই ছেলেটাও কেমন মানে এদেরকে বলা হয় ফর খাওয়া বুঝছেন আসলে এগুলো ঠিক না বিবাহ করতে হয় আমাদের আমাদের প্রয়োজনে আমার প্রয়োজনে আমি বিবাহ করি প্রয়োজন ছাড়া কেউ বিবাহ করে না বিবাহ হচ্ছে একটা সুন্দর আদর্শ জীবন গঠনের একটা মাধ্যম আর বিবাহর মাধ্যমে মানুষের জানা কমে যায় বিবাহর মাধ্যমে মানুষের অনেক কিছু চেঞ্জ হয় অনেক কিছু উপকার হয় আর সংসার তো মানুষকে করতে হবে মানুষ তো একা বাঁচতে পারে না পৃথিবীতে মানুষ কিছুদিন পৃথিবীতে বাঁচে তার জন্য কিছুদিন মানুষের মানুষকে বিবাহ করতে হয় বিবাহ ছাড়া তো পৃথিবীতে কোনো মানুষ নাই আবার কিছু কিছু মানুষ আছে বিবাহ না করেও জীবন কাটিয়ে নিয়েছে তবে নিরানব্বই পার্সেন্ট মানুষ বিবাহিত বিবাহ করেছেন সংসার করেছেন ছেলে মেয়ের জন্ম দিয়েছেন আমি মনে করি যে বিবাহর পরে একটা ছেলে মেয়ের সম্পর্ক পরিবারের সম্পর্ক দুই পরিবারের আত্মীয়তা বন্ধন রাখার জন্য লেনা দেনা এগুলা বাদ দিতে হবে মেয়ের বাবা বাবার বাড়ি থেকে এগুলা সেগুলা এগুলা সেগুলা দেওয়া বন্ধ করে বিয়ের পরে এক এক পরিবার আরেক পরিবারের কাছে আসবে যাবে আসা যাওয়ার মাঝখানে খানা ফিনার আয়োজন হবে এতটুকুই এনাপ প্রতি বছর এই দাও প্রতি মাসে এই দাও সেই দাও মানে এগুলা মানে আমার কাছে খুব বেশি খারাপ লাগে আমার কাছে খুব ঘৃণা লাগে এগুলা দেখলে